অন্তত কিছু একটা তো এই জন্য অনেকে বলেছেন ট্রেনের উপরে লেখা থাকে সাইডে লেখা থাকে হ্যাঁ। এখানকার জিনিসপত্র আপনাদের জিনিসপত্র সুতরাং নিজ দায়িত্বে ব্যবহার করবেন এটা লেখার পরের দিনই ট্রেনে সবগুলো ফ্যান গায়েব হয়ে গেছে হ্যাঁ। যার যার ফ্যান সে বাসা নিয়ে গেছে <laughs> আমাদের জিনিসপত্র ফ্যান তাহলে এখানে কেন আমাদের বাসায় চলবে ট্রেনে ফ্যানের কি দরকার <laughs> আচ্ছা। দুটো জানলা খুলে দিলে তো অফুরন্ত বাতাস হ্যাঁ। আমাদের ফ্যান এখানে থাকবে না আমাদের ফ্যান আমাদের বাসায় থাকবে আমাদের বাসায় অনেক গরম তো অনেকদিন পরে আমরা দেরি করে এসে মানে এমনিতে অনেক গরম তারপরে লাগছে সরম দেরি করে আসছি <laughs> মুখ দেখাতে পারছি না তাই লাইভে গেছি লাইভে গিয়ে আমরা মুখটাকে কালো করে রাখছি একটু <laughs> আমরা আমাদের মুখ দেখাতে চাচ্ছি না এই মুখ আমরা কি করে দেখাবো এই অন্ধকার মুখ দেখলে মনে মানুষ মনে করবে ও বাবা ওরা এইরকম দেখতে আলোকিত দুনিয়ায় একটু অন্ধকার নেমে আসুক আর নাটবল্টু লিসেনাররা নাটবল্টুকে ভালোবাসুক হচ্ছে বিমান ছাড়তে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে মানুষজন আশেপাশে যে যার দিকে তাকাচ্ছে জানালা দিয়ে একটু বাইরে দেখছে মেঘ দেখছে আকাশ দেখছে হঠাৎ লোকটা দেখলো পাশের সিটের একটা লোক পকেট থেকে একটা কৌটা বের করলো কৌটা কৌটা বের করে সেখান থেকে দুইটা দানা দুইটা বিচির মতো কি যেন মুখে দিল মুখে দেওয়ার পরে পাশের সিটের লোকটা জিজ্ঞেস করলো এটা কী জিনিস বলে এটা হচ্ছে অরেঞ্জ সিডস এক ডলার করে এক একটার দাম এটা খাইলে সাথে সাথে মাথার বুদ্ধি খুললা যায় ও ওই লোক এয়ারপোর্ট থেকে কিছু ডলার ভাঙাইছিল চিন্তা করলো এরকম দুই বিচের দাম এক ডলার করে দুই ডলার আচ্ছা যাক বুদ্ধি তো খুললে যাব নেই বিদেশে যাইতেছি বুদ্ধির দরকার আছে ওই লোকরে দুই ডলার দিয়ে দুইটা বিচি নিল দেখলো কমলার বিচির মতো দুইটা বিচি লেবুর বিচি বা কমলার বিচি কিরকম দুইটা সাথে সাথে মুখে দিল মুখে দিয়ে বুঝতে পারলো এর মধ্যে কিচ্ছু নাই বেটা আমারে ঠকাইছে ধরলো পাশের সিটে আপনি পাশের সিটের একটা লোকের সাথে এইরকম জোচ্চুরি করতে পারলেন হ্যাঁ এটার মধ্যে তো কিচ্ছু নাই আবার এটা খাইলে আপনি বুদ্ধি খুললা যায় হ্যাঁ এরকম স্যাসরাম এটা এরকম দুই নম্বর এটা আমার লোকে করলেন এই তো আপনার বুদ্ধি খুলছে দেওয়ার পরে খাওয়ার পরে অন্তত বুঝতে পারছেন যে আপনি ঠকছেন <laughs> এভাবে এই বুদ্ধি হলে এই জন্য বলে যে থেকে শেখো থেকে শিখলে মানুষের মনে থাকে কারণ ঠেকলেই তো নিজের পকেটে কিছু খরচ হয় <laughs> ঠেকলেই নিজের থেকে কিছু নষ্ট হয় তখন মানুষ যে শিক্ষাটা পায় সেই শিক্ষা আজীবন মনে রাখে কেউ যে শিখায় দেয় কোনো লাভ নাই এই যে মানুষ যেন এতবার বলে বিয়ে করিস না করিস না করিস না করিস না করিস না প্রেম করিস না করিস না করিস না করিস না এটা করিস না কেউ কি মানে মানে না শেখা খেয়ে শেখে বিয়ের পর ধোকা খেয়ে শেখে এভাবে থেকে শেখার উপরে শিক্ষা পৃথিবীতে আর কোথাও নেই অনেকে বলে দেয়ালে পিঠ থেকে গেলে তারপরে আমরা সামনে আগাতে শিখি এবার এখন আবার নতুন পদ্ধতি শুরু হয়েছে দেয়ালে পিঠ থেকে গেছে ড্রিল মেশিন দিয়ে দেয়াল বাইঙ্গা আবার পিঠ থেকে গেলে আবারও পিছনে যায় পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াও দেয়ালে যদি তোমার পিঠ থেকে যায় ঘুরে দাঁড়াও ঘুরে দাঁড়াও আমি ঘুরে দেখছি পেট থেকে যায় পিঠ থেকে তখন পেট থেকে একই কথা এই ঘুরে দাঁড়া লাভ নাই হ্যাঁ। আবার অনেকে বলছে যে আগে কথা ছিল যে যতটুকু কম্বল তোমার ততটুকুই পা মেলো যতটুকু তোমার কম্বল ততটুকুই পা মেলো কারণ পা বেড়ে যাবে এটা কিন্তু বলতে বুঝেছি যে তোমার কাছে যতটুকু আছে ততটুকু খরচ করো তোমার সাধ্যের মধ্যে যতটুকু আছে তুমি অতটুকু দিয়ে ম্যানেজ করা ট্রাই করো কিন্তু এখন এই দিন আর নাই যতটুকু কম্বল তোমার অতটুকু পা কেন মেলবো আমি পা যতক্ষণ মন চাই ততক্ষণ মেলবো লাগলে বড় কম্বল কিনবো এটা হলো কি এখনকার সিস্টেম আগে মানুষ যেটুকু কামাইতো ওটুকু মানে থাকার চেষ্টা করতো যে ঠিক আছে এই আমার বিশ টাকা ইনকাম আমি পনেরো খরচ করবো কিন্তু মানুষের এখন খরচের বা মানুষের এখন চাহিদা হয়ে গেছে পঞ্চাশ সে বিশে তার হচ্ছে না সুতরাং এখন তোমার খরচ করতেই হবে সুতরাং ইনকাম বাড়ায় <laughs> ইনকাম মানে হ্যাঁ, কীভাবে বাড়াবে যে চুরি ডাকাতে চুরি এগুলো বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো ওই যে দেয়ালে পিঠ থেকে গেল হ্যাঁ যে একমাত্র চাইনিজরাই ব্রেকআপের পরে কোনো কষ্ট পায় না চাইনিজরাই হ্যাঁ। পৃথিবীতে একমাত্র জাতি যাদের ব্রেকআপ হলে তারা বিন্দু মাত্র কষ্ট পায় না কারণ জানে যে একটু পরে হুবু একই রকম দেখতে আরেকটা রিলেশন একটা সাথে বিয়ে করলি হ্যাঁ, হুবু হু এরকমই আরেকটা মায়া পাবো এটা কিন্তু অদ্ভুত এটা ভালো কিন্তু হ্যাঁ। মনে করেন যে দুই বন্ধু কষ্ট লাগবে না হ্যাঁ দুই বন্ধু বেড়াতে গেল দুজনে বউ নেয় কারো কোনো টেনশন নাই এটা লেগে গেল ওটা লেগে গেল <laughs> একই দেখতে সেম মডেলের একই ডিজাইন মানে ওগুলো সবই মানে একই কোম্পানির একই মডেলের ডিজাইন ওরা অন্য কোম্পানির জিনিস ব্যবহার করে না এর জন্যই তো চায়না তো এগিয়ে বলে যে সব কিছুই ভালো লাগে হ্যাঁ। যখন বয়ফ্রেন্ডের ভালো লাগে না তখন উপরে লেখা চাই সেম মডেলে অন্য ডিজাইন দেওয়া যায় না <laughs> মেয়েদের এই জিনিসটা কিন্তু মানে মুখে মুখে থাকে হ্যাঁ ডিজাইন কালার এই কালারের অন্য ডিজাইন নেই বাইক অন্য ডিজাইন দিল এই ডিজাইনের অন্য কালার নাই ডিজাইনার কালার দিল এই কালার এই ডিজাইন কম দামের মধ্যে নাই মানে কম দামের মধ্যে দিল এই কালার এই ডিজাইন কম দামে কিন্তু রং উঠবে না এমন নাই আর যে খাসির মাংসটা আরো বেশি করে মশলা দিয়ে তেল দিয়ে রান্নার পরে যেই কালারটা হয় ওই কালারের শাড়ি আছে <laughs> <laughs> এরা দোকানদার আপা আপনি ওই মাংসটা নিয়ে আসেন আমি সাদা শাড়ির উপরে লেজ দিতেছি দোকানদার বলতে আপা দোকানদার ও আরেক লেভেল আপা মাংসে কি লবণ দিছিলেন না লবণ ছাড়া <laughs> বলতে লবণ দিলে গাঢ় কালার লবণ ছাড়া হইলে আপা আরেক কালার আপনি বলতে হবে স্পেসিফিক বলতে হবে সব ধরনের শাড়ি আমাদের কাছে আছে বলছে যে একটা ফ্লাক্সে কয় কাপ চা হয় বলছে একটা ফ্লাক্সে ছয় কাপ চা হয় তো ভেরি গুড গেছে যায় বলছে ভাই এই ফ্লাক্সে ছয়টা কাপ ছয় কাপ চা হবে আপনারা ছয় কাপ চা দেন দুই কাপ চিনি ছাড়া দুই কাপ চিনি দেওয়া আর দুই কাপ রং চা আমরা একটা চায়ের বিরতি নেই এই আপনি চা খেয়ে আসেন আমরা ছয় চা খাবো হ্যাঁ, সাতটা তিরিশে আবার এসে জয়েন করবেন আমাদের সাথে এর মাঝখানে আপনি এস এম এস কমেন্ট করতে পারেন এস এম এস করার জন্য লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনি যে কথাটা আমাদেরকে জানাতে চান সেটি লিখে পাঠিয়ে দেবেন two six nine six nine এই নম্বরে আর কমেন্ট করবেন এই যে এতক্ষণ যে capital F M ninety four point এইটে পেজে লাইভটা চলছিল এখানে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইভটি আর সাতটা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত কল করতে পারবেন আমাদের zero two double five zero three double six five nine এই নম্বরে Thank you, Gucci.